ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত প্রশ্ন করেছেন বোন টি জাহান বলছেন বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার জানা এদেশে মহিলাদের জন্য আলাদা কোনো ইঞ্জিনিয়ারিং মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই ছেলে মেয়ে উভয় একই প্রতিষ্ঠানে পড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সাহিত্য চর্চা সংস্কৃতি নামে অসংস্কৃত শিখ বিরাট অশ্লীল বাক্যালাপের সংমিশ্রণের কিছু সাবজেক্ট আছে যেমন বাংলা ইংলিশ নাট্যকলা দর্শন ইত্যাদি উল্লিখিত বিষয় সচেষ্ট বিষয় শিরিক বেদাত নেই কিন্তু দুনিয়ায় প্রয়োজনে লাগে এসব সাবজেক্টে মুসলিম ভাই বোনরা কি বিশ্ববিদ্যালয় করতে পারবে ইসমিল্লা আলহামদুলিল্লাহ সালাত রসুল্লাহ বাদ প্রথমত শিক্ষা দুই প্রকার একটা হচ্ছে ইসলামী শিক্ষা একটা হচ্ছে অন ইসলামিক শিক্ষা ইসলামী শিক্ষা হচ্ছে ওইটা যেটা জানতেই হবে সেটা জানার জন্য সেটা জানতে হলো যেখানে পর্দা লাগছে সেখানে অবশ্যই তাকে পর্দার ভিতর থেকে যেখানে সংমিশ্রণ নাই নারী নারী পুরুষের সেখানে তাকে শিখতে হবে যেখানে সংমিশ্রণ আছে ফেতনার হয়ে আছে সেখানে তাকে যতটুকু না জানলেন শুধু অটটুকু জানতে হবে এবং সেটা অবশ্যই পর্দার মাধ্যমে যতটুকু জানা যতটুকু জানতে হবে বেশি শুধু সেটা কী জানতে হবে সেটা হচ্ছে ইমান সম্পর্কে ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে দিনের মৌলিক নীতিগুলো জেনে নিতে হবে যে ইমান সম্পর্কে আরকানুল ইমান ইমান আরকানুল ইমান ইসলাম আর আরকানুল ইসলাম এহসান আরকানুল এহসান জেনে এবং প্রয়োজনীয় তিনি জীবনে যতটুকু প্রয়োজন ওইটুকু শুধু জানবেন এটা হচ্ছে স্বাভাবিক জিনিস এটুকু এটা ফরজ আইন প্রত্যেকটি ব্যক্তির উপরে এটা জেনে নেবেন কিন্তু এরপরে যেটুকু আছে অতিরিক্ত জানা যেগুলো আছে জ্ঞানের জন্য যেগুলো এখন ডিগ্রি বা এগুলো নিচ্ছে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পড়া আছে এগুলো যদি কেউ জানতে চায় অবশ্যই তার পরিবেশ বজায় রাখতে হবে পরিবেশের বাইরে গিয়ে সেগুলো শিখতে পারবে না যদি এমন কিছু হয় যেখানে অশ্লীল অপসংস্কৃতি বাক্যলাভ ইত্যাদি আছে এবং এটার মাধ্যমে মনে করা হয় যে সংস্কৃতি চর্চা ইত্যাদি বলা হচ্ছে এগুলোতে শিক্ষা গ্রহণ করার জন্য নারী পুরুষ যেখানে একসাথ হয়ে আছে সেখানে শিক্ষা গ্রহণ করা যায় নেই আর যদি এমন কোনো শিক্ষা হয় যেটা না জানলে জাতির সম্মুখ ক্ষতি হয়ে যাবে আপনারা জানেন যে দর্শন পড়ার কোনো উপকারিতা নেই অনুরূপভাবে নাট্যকলা পড়ার কোনো উপকারিতা নেই এগুলি বেহুদা কাজ এরকম যত এগুলি এগুলি এগুলি কোনোভাবেই পুরুষের জন্য জায়জ নেই নারীর জন্য জায়জ নেই কারণ এগুলো ক্ষতি ছাড়া কোনো কিছু নিয়ে আসে না আর বাকি যেগুলো খুবই প্রয়োজন যাদের যেমন ইংরেজি বাংলা এগুলো ভাষা জান না জানলে সে দেশে বিদেশে কাজ করতে পারবে না অর্থাৎ দেশের কাজ করতে পারবে না বা মানুষের উপকারও করতে পারবে না অনেক কিছুতে এই জাতীয় জিনিসগুলো যদি পরিবেশ কুলায় তো শিখবে পুরুষও শিখবে আর যদি পরিবেশ করে মেয়েরাও শিখবে আর পরিবেশ যদি না করে তো নিজের ইমান বিসর্জন দিয়ে এগুলো শেখা যাবে না নিজের ইমান বিসর্জন দিয়ে এগুলো শিখা শিক্ষা গ্রহণ করা যাবে না আর এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো মাঝে মধ্যে মানুষদেরকে পড়তেই হয় কারণ মেয়েদের মেয়েদের যেমন মেয়েদের জন্য ডাক্তারি দরকারি একটা সাবজেক্ট না হলে মেয়ে ডাক্তার না হলে ছেলে ডাক্তারের কাছে মেয়ে দেখাইতে হচ্ছে তো এটা অনেকটাই পর্দার লঙ্ঘিত হচ্ছে একটা মেয়ে যদি কোনো ডাক্তার হতে পারে শত শত মেয়ের জন্য উপকার বয়ে নিয়ে আসবে এরকম যদি হয় তো একটা মেয়ে নিজেকে পরিবেশ ঠিক রেখে পরিবেশটা ঠিক না রেখে না পর্দার মাধ্যমে যদি কোনো সে নিজেকে সেফ রেখে এবং নিজের নিজেকে সম্মুক্ত রেখে সংমিশ্রণ থেকে মুক্ত রেখে যদি তিনি পড়তে পারেন তাহলে অবশ্যই এটা পড়তে হবে এবং এটা পড়া তখন কখনো কখনো ওয়াজিব পর্যায়ে চলে যায় আর যখন দেখে যে সেটাতে তার নিজের ক্ষতি করে আরেকজন উপকার করতে হবে তখন সেটা করা যাবে না কারণ নিজে আগে কু আনফুসাকুম আগে নিজেকে বাঁচাতে হবে এটা আল্লাহ নির্দেশ নিজেকে বাঁচ নিজেকে কোরবানি দিয়ে আরেকজনের বাঁচানো এটা বলা হয়নি অর্থাৎ নিজেকে অবশ্যই ইমানের উপর ঠিক রেখে আমার উপর ঠিক সরিয়ে মেনে এবং স্পর্ধা মেনটেন করে তখন শুধু পড়তে হবে এটা হচ্ছে শরীরের বিধান যাতে করে তার ক্ষতি না হয় আশা করি বিষয়টা বুঝছেন কিন্তু এমন কোনো সাবজেক্ট আছে যেগুলো মেয়েদের জন্য ব্যায়াম সেগুলোতে মেয়েরা ভর্তি হওয়া জায়জ নেই যেমন ধরেন কোনো মেয়ের জন্য ইয়া হওয়া ইঞ্জিনিয়ার হওয়া কোনো মেয়ের জন্য কোনো লেদার ইঞ্জিনিয়ারিং পড়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যেগুলো মেয়েদের দরকার লাগে না বা মেয়ের ছাড়াও এগুলি মেয়েদের জন্য ব্যবহার তাদের স্বাস্থ্যের ফেসিওলজিক্যালভাবে ফেসিওলজিক্যালভাবে তাদের সেটা কাজে লাগে না বা তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নয় এমন জায়গায় মেয়েদেরকে বের করে দেয় এবং তাদেরকে এটার মাধ্যমে তাদেরকে ডিগ্রি ব্যবস্থাপনা করা বা এদের মাধ্যমে তাদেরকে অতিরিক্ত শিক্ষিত করার যে মন মানসিকতা আমাদের সমাজে আজ তৈরি হয়েছে পিতা পিতা মাতাদের মধ্যে অথবা সন্তান অথবা এই ভাই ব্রাদারদের মধ্যে তারা মনে করছে এর মাধ্যমে মেয়েদের মেয়েদেরকে প্রগতির দিকে নিয়ে যাচ্ছে এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা এগুলি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন মেয়েদেরকে অটুকু পড়াটুকু পড়াতে হবে যতটুকু তাদের তাদের বলয়ে তাদের প্রয়োজন হয় যেখানে তাদের এই এইগুলোর প্রয়োজন আছে আর যদি বেশি পড়তে হয় তো অবশ্যই পরিবেশটি রাখতে হবে পরিবেশের বাইরে সেগুলোকে তাদেরকে পড়তে দেওয়া যাবে না আশা করি বিষয়টি বুঝছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত